অবিসম্ভাবী একটা বিষয় যেটা ঘটবেই আল্লাহ সুবাহতালা বলছেন কুল্লুমান আলাই হাফান ইকরম ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংস হবে কেবলমাত্র তোমার প্রতিপালক মহিমাময় মহামান্বিত প্রতিপালকের চেহারা ব্যতীত অত্র আয়াত প্রমাণ করে পৃথিবীতে যেটা সৃষ্টি হয়েছে সেটা ধ্বংস হবে সাত আকাশ সাত জমিন সূর্য চন্দ্র নক্ষত্র জান্নাত জাহান্নাম যা কিছু সৃষ্টি হয়েছে সেটা ধ্বংস হবে এর একটা পর্যায়ের নাম কেয়ামাত কেয়ামতের আলামত বলতে পৃথিবী যে ধ্বংস হবে ধ্বংস হওয়ার পূর্বে অনেক আলামাত প্রকাশ পাবে বিদ্যানগণ আলামাতকে দুই ভাগে ভাগ করেছেন ছোট ছোট আলামাত আর বড় বড় আলামাত আল্লাহ সুবাহতালা বলছেন কাফেরদের কথা এইভাবে তুলে ধরছেন মাতাহু কাফেররা বলে কেয়ামাত কবে হবে কল আসা করিবা আল্লাহ সুবাহতালা বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনি বলেন কেয়ামাত আসতে বেশি দেরি নেই সেটা খুবই নিকটবর্তী কেয়ামত আসতে বেশি দেরি নাই সেটা খুবই নিকটবর্তী আল্লাহ সুবাহ বলছেন নিশ্চয় কেয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে কেয়ামত কবে হবে কিভাবে সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কারো জানা নেই অনাজিলুল গাইস বৃষ্টি কখন বর্ষিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আলাম ও মাহফিল আরহাম মাতৃগর্ভে কি আছে আল্লাহ সুবাহ ছাড়া কেউ জানে না মা আগামীকাল মানুষ কি করবে এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে মানুষের জানা নেই ওমা তাদের নাফসুন দিন তাম মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহা ছাড়া এই জ্ঞান কারো জানা নেই ইন্নাল্লাহ আলিমুল খাবির নিশ্চয় আল্লাহ অতীব জ্ঞানী সূক্ষ্মদর্শী তিনি সর্বজ্ঞ বলছিলাম কেয়ামাত হবে কথা ঠিক কেয়ামাত কবে হবে এটা আল্লাহ সুবাহানাওয়া তালা ছাড়া কারো জানা নেই আল্লাহ সুবাহানাওয়া তালা বলছেন ইয়াস আলুকান্নাস আনিসা মোহাম্মদ সাল্লাম আপনাকে মানুষ জিজ্ঞাসা করে কেয়ামাত কবে হবে আপনি বলেন কেয়ামত এর জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে ওয়ামায়ুদ্রিকা আপনি এটা কিভাবে জানতে পারবেন আল্লাহ কারিবা কারিবা অবশ্যই এটা অতীব নিকটবর্তী একটা বিষয় কিন্তু এই বিষয়ে আপনি জানেন না পৃথিবীর কোনো জিন ইনসান জানে না পৃথিবীর কেউ এ বিষয়ে জানে না একমাত্র কেয়ামাত কবে হবে এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে বলছিলাম কেয়ামাত কবে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহর নিকটে রয়েছে বর্তমান সমাজে এক শ্রেণীর আলেম কেয়ামাতের উপরে বক্তব্য দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে মানুষের ইমানকে প্রশ্নবিদ্ধ করছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে যখন আমরা শুনতে পাই বড় বড় আলেম তাদের বিদ্যা আছে কথা ঠিক তবে রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবায় কেরামের বোঝটা তাদের ভিতরে নেই এ কথাও ঠিক বলছিলাম কি করে বলতে পারে ইমাম মাহাদি ব্যাপারে দাজ্জাল ব্যাপারে কেয়ামাতের ভবিষ্যৎবাণী ব্যাপারে ওহেতুক ভবিষ্যৎবাণী করে মুসলিম সমাজের ভিতরে ইমামকে ইসলামকে এক শ্রেণীর আলেমোলামা প্রশ্নবিদ্ধ করেছে কেউ বলছে ইমাম মাহাদি নাকি জেলখানাতে বন্দী আছে ছাড়া পেলেই পৃথিবীতে চলে আসবে আবার কেউ বলছে জাল চলে এসেছে এরকম বক্তব্য জ্ঞানহীন মানুষের সভাপায় পায় কোনো আকল কোনো জ্ঞানীবান ব্যক্তি এরকম বক্তব্য দিতে পারে না বলছিলাম বলছে দুই হাজার চব্বিশ সালে ইমাম মাহাদি চলে আসবে নগদ বক্তা এই বক্তব্য দিয়ে বলছে যে দুই হাজার চব্বিশ সালে ইমাম মাহাদি নাকি চলে আসবে ইমাম মাহাদি আসবে দাঁত জাল পৃথিবীতে আসবে ইয়াজুজ মাজুজ আসবে আলাহ সালাম পৃথিবীতে আসবেন এটা বিশ্বাসের ব্যাপার এটা ইমানের ব্যাপার যখন আসবে তখন মানুষ বুঝতে পারবে কিন্তু কি করে মৌলানা সাহেব আগে ভবিষ্যৎবাণী করতে পারে যে কে আমার দুই সালে হয়ে যাবে চব্বিশ সালে ইমাম মাহাদি চলে আসবে এগুলি বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিছু কিছু আলোচক বক্তা বের হয়েছে যারা আকিদা মানহাসকে গোপন করে বক্তব্য দেওয়ার সমতে হাদিস এবারত করে বক্তব্য দেয় কিন্তু যখন তাদের মাঝাবে আঘাত লাগে নিজের মাঝাবের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য রাসুলের সই হাদিসকে যুক্তি দিয়ে তারা হত্যা করে জোরে আমিন বলা নিয়ে রাফালায় রাফালায় করা নিয়ে বুকে হাত বাঁধানি যুক্তি দিতে দিতে এরা যে কখন রসুলের হাদিসকে হত্যা করেছে এই শয়তান টেরি পায় যুক্তি ইবলিশ শয়তান দিয়েছিল ইবলিশ শয়তান টিকতে পারেনি আজও যেসব মুফতি এই কানা তেরা শয়তান বোবা শয়তান বোবা মুফতিরা রসুলের হাদিসের ওপরে যুক্তি পেশ করে রাসুলের হাদিসকে হত্যা করছে বিশ্বাস করেন ইবলিশ শয়তানও টিকতে পারেনি বিতাড়িত হয়েছে যারা রসুলের হাদিসকে যুক্তি দিয়ে হত্যা করো আমরা তাদেরকে বলি বিচার মাঠে আল্লাহর শাস্তির জন্য তোমরা প্রস্তুত থাকো বলছিলাম যারা মানহাস গোপন করে আকিদা মানহাসকে গোপন রাখে এরকম আলেমের বক্তব্য শুনতে হবে না মোহাম্মদ বিন শিরিন সেই সময়ে বলে গেছেন তেত্রিশ হিজড়িতে জন্ম একশো দশ হিজড়িতে মৃত্যু আজকে কি বলে গেছেন আজ থেকে সাড়ে তেরোশো বছর পূর্বে তিনি বলে গেছেন ইসলাম এমন একটা সময় ছিল যেই সময় হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো না ফালাম্মা ওয়াকাতিল ফিতনা যখন ফেতনা চলে আসলো যখন ফেতনা সমাজে ঢুকে গেল কালু সাম্মুলানা রিজালাকুম তখন বলা হলো যে তোমরা বর্ণনাকারীর পরিচয় দাও সন্না যখন দেখা যেত যে বক্তা অথবা কোনো বর্ণনাকারী আলে সন্নাল জামাত আকিদা মানহভুক্ত ইউখাজুল হাদিস তার হাদিসকে গ্রহণ করা হতো আর আহালিল বেদে যখন দেখা যেত যে তার আকিদা মানস ঠিক নেই বেদাতি ফালাইখাজুল হাদিস হোম তার নিকট থেকে হাদিস গ্রহণ করা হতো না এই জন্য জাতিকে আমরা সতর্ক সাবধান করতে চাই যারা কোরআন হাদিসের উদ্ভব ব্যাখ্যা দেয় যারা আকিদা মানাজ গোপন করে এদের থেকে এলেম নেওয়া যাবে না এদের থেকে এলেম নেওয়া যাবে না এদের থেকে সাবধান থাকতে হবে বলছিলাম দাঁতজাল সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে অনেক বলছে দাঁতজাল কোনো ব্যক্তি নয় প্রচলিত পাশ্চাত্যের এই অপসংস্কৃতি নাকি দাজ্জাল আরেকজন আলেম বলছে যে তামিমদারি যখন লাখন এবং যোজাম গোত্রের তিরিশ জন ব্যক্তিকে নিয়ে সমুদ্র সফরে গেলেন এক মাস সমুদ্রের ঢেউ তাদেরকে সমুদ্রের মধ্যে রেখে দিলেন যখন সন্ধ্যা চলে আসলো তাদের বড় নৌকার গায়ে ছোট ছোট নৌকা বাঁধা থাকায় ওই নৌকাতে চড়ে তারা একটা দ্বীপে প্রবেশ করলেন দ্বীপে যখন প্রবেশ করলেন একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো তারা বলছে তুই কে বলছ আমি জাসাস গোপন সংবাদ অন্বেষণকারী আপনাদের জন্য ভিতরে একজন লোক অপেক্ষা করছে তামিমদারি ভয় পেয়ে বলছেন দেখি কে অপেক্ষা করছে লোকদেরকে নিয়ে চলে গেলেন গিয়ে দেখেন এক বিরাট প্রকাণ্ড দেহ বিশিষ্ট ব্যক্তি যার দুই পাও সাথে বাধা আছে দুই হাত ঘাড়ের সাথে বাধা আছে একবার উপরে লাভ দেয় নিচে পড়ে ফুটবলের মতো লাফালাফি করে বলছে তামিমদারি বলছে তুমি কে তখন বল ওই শিকলে বাধা লোকটি বলছে আমার পরিচয় আমি পরে দিই আগে আপনারা বলেন আপনারা কে তামিমদারি তখন বললেন আমরা আরবের লোক তখন শিকলে বাধা লোকটি বলছে আচ্ছা পায়সান এলাকার খেজুর গাছের খবর কি খেজুর গাছে কি খেজুর ধরে বলছে হ্যাঁ শিকলে বাধা লোকটি বলছে ভবিষ্যতে আর খেজুর গাছে খেজুর ধরবে না এরপরে বলছে তাবারিয়া নামক বিলে নদীতে কি পানি আছে তামিমদারি বলছেন হ্যাঁ আছে শিকলে বাধা ব্যক্তি বলছে ভবিষ্যতে তাবারিয়া নামক বিলে পানি থাকবে না এরপরে বলছে জোগার নামক ঝর্নায় কি পানি আছে আর সেই পানি দিয়ে কি কৃষকেরা কৃষিকাজ করে তখন তামিলদারি বলছে হ্যাঁ জোগাড় নামক ঝর্ণায় পানি আছে কৃষকেরা কৃষিকাজ করে শিকুলে বাধা লোকটি বলছেন ভবিষ্যতে আর এই জোগাড় নামক ঝর্নায় পানি থাকবে না এরপরে চতুর্থ প্রশ্ন করলেন তোমাদের নিরক্ষর নবীর অবস্থা কি তামিমদারি বলছেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তিনি বিজয় লাভ করেছেন তখন শিকলে বাধা লোকটি বলছেন যে মানুষ যদি কল্যাণ পেতে চাই তাহলে যেন মোহাম্মদের আনুগত্য করে এরপরে তামিমদারি বলছেন শোনো আমি আমার পরিচয় দিচ্ছি আমি হলাম দাজ্জাল এই হাদিসটা সামনে মানুষের সামনে পেশ করলেন তামিমদারি এই ঘটনাটা রাসুল সাল্লা সাল্লামের নিকটে শোনালেন রাসুল সাল্লাহ সাল্লাম জাতিকে এই হাদিসটা শোনালেন আরেকটি হাদিস পেশ করছে ইবনে সাইয়েদের ঘটনা ইবনে সাইয়েদ এ নাকি জাল বক্তা বলছে যে ইবনে সাইয়েদ কিছু ছেলেদের সাথে খেলাধুলা করছিল ইবনে সাইয়েদ কিছু ছেলেদের সাথে খেলা করছিল আবদুল্লাহ বিন ওমর বলছেন আমার আব্বা ওমর রাজিয়াল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে ডেকে নিয়ে তার কাছে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইবনে সাইয়েদের কাছে গিয়ে বলছেন যে আমি নবী আমার উপরে ইমান আনো ইবনে সৈয়দ বলছে আমি নবী আমার উপরে আপনি ইমান আনেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা বলো তো আমি কি গোপন করে রেখেছি ইবনে সাহেদ বলতে পারলেন না বলছে যে আমার কাছেও সত্য মিথ্যা আসে আপনার কাছে ওই নাজিল হয় আমার কাছে ওই নাজিল হয় ইবনে সাইয়েদ নিজেকে নবী দাবি করেছিল যখন বলছে যে মোহাম্মদ তুমি কি বিশ্বাস করো আমি নবী তখন ওমার বলছে যে আল্লাহ নবী আপনি অনুমতি দেন এক কবে তার গর্দানটা কেটে দিই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো এ যদি দাজ্জাল হয় তাহলে তুমি একে মারতে পারবে না আর দাজ্জাল যদি না হয় তাহলে একে মেরেই বা কী হবে বক্তা বোঝাতে চাচ্ছেন যে তামিমদারি যেই সমুদ্রে দাজ্জালকে দেখে এসেছেন ওই দাঁতজাল ওর পরের ঘটনা এটা অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামও নাকি সন্দেহের মধ্যে পড়ে গেছে যে এটাই মনে হয় চাল আপনি বুঝতে পারেননি রাসুল সাল্লাহ সাল্লাম মনে করছে এটাই মনে হয় দাঁত জাল কিন্তু ঘটনাটা হচ্ছে যে আগে ইবনে সাইয়েদের সাথে এই ঘটনা ঘটেছে পরে যখন তামিমদারের মুখ থেকে ওই ঘটনাটা শুনলেন তখন তিনি ক্লিয়ার হলেন পৃথিবীতে দাঁত জাল এখনো আসে নি কিন্তু বক্তা বোঝাতে চাচ্ছেন হতেও তো পারে যে এখন দাঁতজাল চলে এসেছে হতেও তো পারে যে ওটাই দাঁতজাল হতেও তো পারে যে ইমাম মাহাদি জেলখানাতে বন্দি আছে হতেও তো পারে যে দুই সালে ইমাম মাহাদি চলে আসবে